রাস্তাটা আমি পুরো একদম যারা হ্যাঁ। ইউটিউব করে তারা একবার এসে জায়গাটা ভিজিট করলেই পারে আমাদের তো খুবই পছন্দ হয়েছে got you. একটা পুলিশ দেখে তো মনে হলো না রে বাবা হাট থেকে হাট করে খেয়েছি না মানে বাঁধটা অনেক বড় ওয়াও এটা হচ্ছে প্রেম করার জায়গা মনে হচ্ছে লোকজন এখানে এসে বেশ গল্প লড়াচ্ছে চলে এসে প্রায় ওই রাস্তাটা দিয়ে আসলে একটু স্কন ঘুরে আসা হতো আমরা সেদিন গঙ্গার পাড়ে নেমেছিলাম কোথায় বলুন ছাড়িয়ে এসছি বল ছাড়িয়ে এসছি কারণ ওই দেখ ডাক্তার বাড়ি চলে এসছি তো ফাইনালি আমরা চলে এসেছি তারাপুরের কি ডাক্তার এই কোনো বন্ধ আছে ছি ছি কি ডাক্তার ঝন্টু না মিন্টু ডাক্তার চাই আছে কোনটা কই ওই তো ওই তো আচ্ছা খোলা আচ্ছা, আছে ডাক্তারবাবু আছে যাই হোক ওটা ভালোই হলো ডাক্তারের একদিন ছিল না আজকে আছে